আমি Noma Dhaka university honours first ইয়ারের স্টুডেন্ট এবং প্রতিদিনের মতো আজকেও আমার লেট হয়ে গেছে যদি কেউ তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে জুতাটা পলিশ করে নেই বাসা থেকে ইউনিভার্সিটি মাত্র পনেরো মিনিটের দূরে রিক্সা কেন হেঁটেই যায় আজকের জন্য ছুটি লাঞ্চ করে আসি আজকে মিটিং মেনুতে মাছ দিছে এবং এতক্ষণ যা দেখলেন সেটা হলো আমার বাসা নাম সুপার হোস্টেল আর আমি বর্তমানে শাহবাগ ব্রাঞ্চে আছি